এই মহিলাটি মনে হয় কিছু একটা চুরি করেছে যার কারণে এই মহিলাটিকে এভাবে গাছের সাথে বাঁধতেছে এই ছেলেটি তো বিষয় হচ্ছে মহিলাটি কি চুরি করেছে আসলে এই বিষয়ে আমি ক্লিয়ার না তো আমার কথা হচ্ছে এই মহিলাটি যদিও বা চুরি করে বাধ্য হয়ে করেছে অভাবে করেছে হয়তো ছেলে মেয়েকে খাবার দিতে পারে নাই কাপড় চোপড় দিতে পারে নাই হয়তো হাজব্যান্ড নাই হয়তো হাজব্যান্ড চলে গিয়েছে হয়তো হাজব্যান্ড তাকে ছেড়ে দিয়ে চলে গিয়েছে এইরকম কোনো কিছুর কারণে সে আজ বাধ্য হয়ে হয়তোবা চুরি করেছে এই জন্য দায়ী কারা এক একটা গ্রামের একটা গ্রামে যদি কোনো ব্যক্তি চুরি করে খারাপ কাজে জড়িত হয় সেজন্য কিন্তু গ্রামবাসী দায়ী গ্রামের উচ্চস্তর মানুষগুলো দায়ী গ্রামের পয়সাওয়ালাগুলো দায়ী এই মহিলাটিকে এই মহিলাটি এখন যদি কারো বাড়ি গিয়ে বলে যে ভাই আমি উপাস আছি আমি ছেলে মেয়েকে কাপড় চোপড় দিতে পারেন আমাকে কিছু দেন সর্বোচ্চ কি দিবে এ নেন পাঁচ টাকা নেন দশ টাকা নেন এরকম দিয়ে চলে যাবে কিন্তু বর্তমান বাজারে আপনার ছেলে মেয়েকে আপনি পনেরোশো টাকা দুই হাজার টাকার দামের জামা কাপড় কিনে দেন ওনারও তো ইচ্ছে করে ওনার ছেলে মেয়েদেরকে একটু দামি জামা কাপড় পরাতে সবাই কি চায় সারা জীবন কি চাই সবাই সস্তা পড়তে মনে একটু আবেগ থাকে মনে একটু ভালোবাসা থাকে যে আমার সন্তানগুলোকে আমি যদি দামি কাপড় পরাইতে পারতাম ভালো লাগতো আর ওই ছেলে মেয়েগুলো কিন্তু দামি দামি কাপড় চোপড় যারা পরে তাদের দিকে তাকিয়ে থাকে হ্যাঁ আজকে যদি আমরা এরকম পড়তে পারতাম এরকম ভালো খাইতে পারতাম একটা সমাজে চোর চুরি যারা করে তাদের দোষ নেই দোষ হচ্ছে সমাজের মানুষের সমাজের মুখোশদারি মানুষগুলোর সমাজের উচ্চস্তরের মানুষগুলো মানুষগুলোর সমাজের পয়সাওয়ালা মানুষগুলো যদি গরিব অসহায় মানুষগুলোকে একটু সহযোগিতা করতো এই যে মহিলাটি চুরি করেছে তাকে এভাবে হেনস্থা না করে তাকে এভাবে বেদে মারধর না করে তাকে বুঝাইতে পারতো এবং বুঝিয়ে কিছু টাকা পয়সা দিয়ে তাকে একটা ব্যবসা বাণিজ্যর প্রস্তুতি যদি করা দিত তাহলে সে চুরি করতো না তাকে যদি একজন দুই তিনজন পয়সাওয়ালা মানুষ যদি তাকে বলতে যে আপনি মহিলা মানুষ আপনার মনে হয় অনেক সমস্যা আপনি চুরি করতেছেন বাধ্য হয়ে আমরা বুঝতে পেরেছি চলুন আপনার কী সমস্যা আমরা জানি সব কিছু জেনে শুনে যদি ওই মহিলাটাকে পঞ্চাশ হাজারটা টাকা দিয়ে যদি কেউ বসায় দিত যে আপনি এখানে এই ব্যবসাটা করে খান আপনার ফ্যামিলি নিয়ে আজ থেকে চুরি করবেন না চুরি খুব খারাপ জিনিস চুরি করলে আপনি পথে ঘাটে মার খাবেন এভাবে মার খাই খাইতে একদিন আপনি মারাও যাবেন তখন আপনার ছেলে সন্তান আপনাকে হারাবে বাবা তো হারিয়েছে এরকম বুঝতার মানুষ তো পৃথিবীতে নাই চুরি করছে পাইছে এই মায়ের গণধোলাই শুরু মহিলা হোক আর পুরুষ হোক আপনি দেখবেন কোনো জায়গাতে যদি কোনো প্রকার একটা চোর ধরতে পারে মানে এক হাজার টাকা চুরি করছে বা পাঁচশো টাকা চুরি করছে বা দোকান থেকে এক প্যাকেট বিস্কিট চুরি করছে না হলে একটা মোবাইল চুরি করছে সে কিন্তু চুরি করছে বাধ্য হয়ে আজ যদি তার কাছে টাকা থাকতো আজ যদি তার কাছে তার ফ্যামিলি থাকতো বাবা থাকতো তাহলে সে চুরি করতো না তো এরকম চোর ধরে কী করে মাছ শুরু করে